হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে ভাই হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে তো আপনারা যেমন হচ্ছে লাস্ট সিন প্রোফাইল অ্যাবাউট তো এইগুলো যারা আপনার একজন স্পেসিফিক মানুষের কাছে দেখাতে চান না তো আপনারা চাইলে এটাকে হাইড করে রাখতে পারবেন আপনি কখন অ্যাক্টিভ ছিলেন লাট সিন তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিক আপনার অ্যাবাউট আপনি চাইলে এগুলো এখন হোয়াটসঅ্যাপের মধ্যে হাইড করে রাখতে পারবেন তো কত সুন্দর আপডেট নিয়ে আসতেছে হোয়াটসঅ্যাপে তো এরপরে অনেকে আছে না যে দেখাতে চায় না কত আমি রাত্রে কতক্ষণ পর্যন্ত হোয়াটসঅ্যাপ চালাইছি আমার অ্যাবাউটে কি লেখা আছে আমার ওই বন্ধুটা হয়তো না দেখো আবার বাবা দেখলে তো সমস্যা হয়ে যাবে তো তারা যারা চান না এই ধরনের আপনাদের প্রাইভেসিকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে যেখানে আপনাদের ফাইল পিক অ্যাবাউট সেকশন এরপর হচ্ছে আপনাদের লাস্ট সিনটা আপনারা চাইলে স্পেসিফিক কারোর জন্য হাইড করে রাখতে পারবেন এরপরে আরও একটা সুন্দর আপডেট আছে যেটা হচ্ছে আপনারা যখন গ্রুপ কলে কথা বলেন দেখা যায় যে হঠাৎ করে কে ঢুকে গেল কে ঢুকে গেল এটা বলা যায় না তো আপনাদের কথা মানে যেরকম কথা তুলতেছিল তো তার সামনে হয়তো সেরকম কথা বলা উচিত হবে না তো এরকম একটা মানুষও জয়েন করছে আপনারা কিন্তু জানেন না তো এই জিনিসটা বা এই সমস্যাটার সমাধান কিন্তু এবার আপডেটে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে আপনারা আপনাদের গ্রুপ কলে কে জয়েন করলো সেটা ব্যানার আকারে নোটিফিকেশনের মতো করে দেখাবে আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে যখন আপনারা থাকবেন তখন আপনাদেরকে বলবে যে তমুক বান্দা আপনাদের এখানে জয়েন করছে তো আপনারা চাইলে পার্সোনাল কথাগুলো না বলতে পারেন তো এই ধরনের আপডেটটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে আসতেছে এরপর আরেকটা আপডেট সেটা হচ্ছে গ্রুপ কলে যখন থাকেন তখন আপনি চাইলে কাউকে মিউট করতে পারবেন তো হয় না অনেক সময় আপনারা গ্রুপ কলে কথা বলতেছেন ওখান থেকে কারো বাসায় বাচ্চা কান্নাকাটি করতেছে কেউ হচ্ছে ড্রিল মেশিনে কাজ করতেছে কেউ হচ্ছে মেশিন চালাচ্ছে কেউ সাউন্ড বাসে গান শুনতেছে ভাই নয়েসে নয়েস তো এরকম হয় অনেক ক্ষেত্রেই হয়ে যায় তো আপনারা চাইলে ওই স্পেসিফিক ব্যক্তিকে আপনি মিউট করে রাখতে পারবেন এরপর আরেকটা আরেকটা যে বিশাল আপডেট বলতে পারেন সেটা হচ্ছে ভয়েস নোটকে নিয়ে আর এই ভয়েস নোটটা ফ্লেক্সিবল করা হয়েছে তো আপনারা যদি কোনো বন্ধু আপনাকে ভয়েস নোট পাঠায় আর আপনি যদি চান সেটাকে শুনতে শুনতে আপনি অন্য মেসেজগুলো সিন করবেন অন্য যারা পাঠিয়েছে তাদের মেসেজগুলো দেখবেন সেই বিষয়টা এখন আপনারা পাবেন খুব সহজেই জাস্ট আপনারা ভয়েস নোটটা অন করে দিয়ে আপনারা ব্যাক ক্লিক করে আপনারা অন্য মেসেজগুলো দেখতে পারবেন তার ওখানে না থেকেই তো এটা একটা খুব সুন্দর আপডেট এরপর আরও একটা জিনিস বাড়ানো হয়েছে বত্রিশ জন পর্যন্ত গ্রুপ কলে এখন পর্যন্ত কথা বলতে পারবেন তো বন্ধুরা এই যে আপডেটগুলা হোয়াটসঅ্যাপে নিয়ে আসতেছে এগুলা আপনাদের কথা মাথায় রেখে নিয়ে আসতেছে ঠিকই বাট এদের ভবিষ্যতে অন্য কোনো প্ল্যান আছে যেটা হচ্ছে টাকা হাসিল করা তো এখন দেখবেন টেলিগ্রাম বলেন ইনস্টাগ্রাম তারপর এই ধরনের অনেকগুলো যে মিটিং টাইপের অ্যাপ রয়েছে সেগুলোতে কিন্তু এখন টাকা সার্চ করা হচ্ছে আর হ্যাঁ হোয়াটসঅ্যাপেও কিন্তু পেইড অপশনটা চলে আসছে যেটা কিনা টেলিগ্রামেও আসছে যেটা তিনশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে দিতে হবে তো এটা কে দেবে কে জানে আর হোয়াটসঅ্যাপ কিন্তু নিয়ে আসছে কিন্তু সেটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে তো অনেকেই বলবেন এটা তো বিজনেসের ক্ষেত্রে আমাদের সাধারণদের যেটা হোয়াটসঅ্যাপ রয়েছে বর্তমানে কিন্তু এটা ফ্রি তো আপনারা যদি চান ইউজ করতে করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ এখানে একটা চালাকি করতেছে আপনাদেরকে আগে এখানে যে একটা বেস ইউজার বেস সেই ইউজার বেসটা তৈরি করতেছে এরপর দেখবেন কোনো না কোনো দিন আপনাদের থেকে টাকা অবশ্যই উসুল করবে হোয়াটসঅ্যাপে তো আমাদের টাকা নেওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ লেগে পড়ে লেগেছে ভবিষ্যৎ এখন না হলে কাল কাল না হলে পরশু আপনাদের থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ টাকা চাবে আর হ্যাঁ যখন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কাছে ছিল হোয়াটসঅ্যাপ কোম্পানির কাছে ছিল তখন কিন্তু এতটা ইয়া ছিল না উন্নত ছিল না এখন কিন্তু হোয়াটসঅ্যাপ কিছুদিন পর পর পর পর আপডেট আনতেছে কারণ এটা এখন হোয়াটসঅ্যাপ নাই এটা হচ্ছে মেটার একটা অংশ তো বন্ধুরা মেটা কিন্তু ভালো করেই জানে মানুষের যে ডেটা রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করে টাকা ইনকাম করতে হয় আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ কিন্তু ভবিষ্যতে আপনাদের থেকে টাকা চাবে তো আপনারা অনেকেই বলবেন আকুল ভাই কি হয়েছে টাকা চাবে তো কি হয়েছে আমরা আনইনস্টল করে দিব আকুল ভাই তো আনইনস্টল করে ভাই হ্যাঁ এটা বলে আনইনস্টল করে বাট এই ধরনের আরো একটা অ্যাপ বের হবে সেটাকে ইউজ করব করতেই পারেন কিন্তু আজকে না হয় কালকে কালকে না হয় পরশু যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনার থেকে টাকা অবশ্যই হোয়াটসঅ্যাপ ছাবে হুম এটা ভবিষ্যতে আসবে কারণ হোয়াটসঅ্যাপ যে ফ্যাসিলিটিসগুলো আনতেছে অন্য সকল মিটিং অ্যাপ থেকে কিন্তু তারা মার্কেট ধরে রাখতে চাচ্ছে তো এই ছিল আপডেট আর হ্যাঁ এদিকে ভিডিও থাকবে দুটা সেগুলো দেখে নেবেন এদিকে আমারই দুইটা চ্যানেল থাকবে সেই চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য